আকাশ জ্বালাই তারা তুমি আমার দাঁড়াবার মাটির ধরা তোমার কারণে আকাশে জ্বালাই তারা তুমি আমার দাঁড়াবার মাটির ধরা যোগে আমার এই চোখ জোড়া অশ্রুর তোড়া তোমার ব্যথায় আমার এই চোখ জোড়া ভালোবাসা হয় না এমন ঝগড়ার গান গাই সারাক্ষণ কি করব সাথে মোরা তার চেয়ে ভালো প্রেমের সারা ভালোবাসা হয় না এমন ঝগড়ার গান গাই সারাক্ষণ ব্যথায় দিশে হারা দিশে হারা দিশে হারা